সেগুন বাগিচাতে ওইটা রামনিরপুর নিচেও আমরা বসি আমাদের ফ্ল্যাটের অভাব পদত্যাগের লক্ষ্যে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে সংসদ বিরুদ্ধের দাবিতে সেই সঙ্গে আমাদের বিএনপির পক্ষ থেকে দশ দফা দাবি দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া তাহেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রায় চল্লিশ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশে একটা ভয়ঙ্কর দুর্নীতি যে শুরু করেছে সরকার তার প্রতিবাদে আমরা এই সরকারের পদত্যাগের লক্ষ্যে আমরা যুগপথ আন্দোলন শুরু করেছি অনেকগুলো রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এর মধ্যে আপনারা জানেন যে আমাদের কয়েকটি জোট আছে যারা যাদের সঙ্গে আমরা কাজ করছি আজকে একটা সেই ধরনের একটি জোট যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্য এখানে চারটি দল আছে বাংলাদেশের Samyabadi Dal ML Samajtantrik Mazdur Mazdur Party Social Democratic Party Pragatishil Ganatantrik Dal পিডিপি তাদের মধ্যে আজকে যারা উপস্থিত ছিলেন আমাদের লিয়াজো কমিটির বৈঠকে এখানে গণতান্ত্রিক বাম ঐক্য প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব ও সমন্বয়ক আরুল রশিদ খান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক জেনা হারুন চৌধুরী এবং আরও দুজন অতিথি ছিলেন একজন হচ্ছে নূর আলম শাহজাহান মোল্লা নামটা আমাদের বিএনপির পক্ষ থেকে ছিলাম আমি এবং যারা আমাদের রিয়াজ কমিটির সদস্য রহমতুল্লাহ বুলু সাহেব এবং মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে বর্তমান বাংলাদেশে এই অবৈধ অনির্বাচিত সরকার যারা জোর করে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতায় টিকে আছে এবং জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছে তারা আজকে মানুষের জীবনকে দুর্বিষহ করে গড়ে তুলেছে চাল ডাল তেল লবণের দাম আকাশচুম্বী হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে দুই মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়াচ্ছে জ্বালানির দাম বাড়াচ্ছে দুর্নীতি এমনভাবে তারা শুরু করেছে যে বাংলাদেশের অর্থনীতি প্রায় কোকলা হয়ে গেছে আপনারা দেখেছেন যে তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থে এবং ক্ষমতায় টিকে থাকার স্বার্থে তারা সম্প্রতি ভারতের একটি কোম্পানি যা অত্যন্ত বড় কোম্পানি একটি যা ইতিমধ্যে বিশ্ব অর্থনীতি একটা বদনাম কুড়িয়েছে সেই আদানি গ্রুপের সঙ্গে তারা বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি করেছে সেই চুক্তিটা সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী এখানে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরে জনগণের পকেট থেকে প্রচুর টাকা তারা কেটে বার করে নিয়ে যাবে আমরা এই ধরনের চুক্তির বাতিল চাই এবং জনগণের জন্য যেটা আপনার উপকারী হবে সেই ধরনের চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তি আমরা গ্রহণ করতে রাজি নই আমি সেই সঙ্গে আজকে গতকাল সীতাকুণ্ডে আপনার যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে আপনার প্রায় ছয়জন নিহত হয়েছে এখন পর্যন্ত যা খবর পেয়েছি বেশ কিছু মানুষ আহত হয়েছেন আমি আহত হতাহতদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি কিছুক্ষণ আগে আমি শুনেছি যে সায়েন্স ল্যাবরেটরিতে একটি বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে আপনার কতজন তিনজন ইতিমধ্যেই নিহত হয়েছেন ওরা আমরা খবর পেয়েছি আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করছি কিন্তু আমাদের প্রশ্ন যেটা যে এই বিস্ফোরণগুলো ঘটছে কেন এই বিস্ফোরণগুলো ঘটার পেছনে মূল কারণ কি সে তদন্ত করে সেটা বের করা হচ্ছে না কারণ অর্থাৎ সরকার যখন ব্যর্থ হয় তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে যারা এই বিষয়গুলোকে দেখার দায়িত্বে রয়েছেন যে সমস্ত কিছু সঠিকভাবে আছে কি না অর্থাৎ সেটা যেন বিস্ফোরণ না ঘটে কোনো দুর্ঘটনা না ঘটে ঘটনা ঘটলে যেন মানুষের জীবন নাশ না হয় সেই ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা সরকারি সংস্থাগুলো সেটা নিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে এবং সরকার ব্যর্থতার কারণেই এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং একই সঙ্গে আজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমি গতকালে আমরা স্টেটমেন্ট দিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিডিয়াতে সেই স্টেটমেন্টটা আসেনি পঞ্চগড়েও আপনারা দেখেছেন যে একটা সাম্প্রদায়িক একটা চরম একটা ঘটনা দুর্ঘটনা সেখানে ঘটনা হয়েছে এবং সেই ঘটনার পরে ওখানে দুইজন নিহত হয়েছেন এবং দোকানপাট মানুষের ঘর বাড়ি পর্যন্ত আপনার সেখানে লুটপাট হয়েছে আমাদের প্রশ্ন যে এই ধরনের একটা বিতর্কিত বিষয় নিয়ে সরকার চুপ করে থাকলেন কেন সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো কেন এবং পরবর্তীকালে যখন আক্রমণ হয়েছে তখন সেটাকে পুলিশ দাঁড়িয়ে থেকে সেটা দেখলো কেন সেটাকে কেন তারা সেখানে প্রতিহত করতে সক্ষম হলো না এই যে সাম্প্রদায়িক একটা সমস্যা তৈরি সৃষ্টি করা একটা বিভেদ সৃষ্টি করা এটা সরকার করছে আমরা মনে করি যে তার অত্যন্ত অসৎ উদ্দেশ্যে করছে সেই দেশে মানুষ যখন গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছে তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করেছে দ্রব্য মূল্যের দাম যখন ক্ষমতার বাইরে চলে গেছে মানুষজন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে মিছিল করছে তাদের দলগুলো যখন নেমে এসেছে তখন এই ধরনের ডাইভার্সন করার জন্য শুধুমাত্র তাকে বিভ্রান্ত করার জন্য এটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনকে তারা নস্বাত করতে চায় এর জন্য সম্পূর্ণ দায়ী আমরা করছি সরকারকে সরকারকেই এই দিয়ে করতে হবে এবং যারা দায়ী এই ঘটনাগুলোর জন্য তাদেরকে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে আজকে আমাদের মাঝে আমাদের যে অতিথি আছেন এখন সমন্বয়কে আচ্ছা আমাদের এই গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক যারা হারুন রশিদ খান সাহেবকে অনুরোধ করব আমার সাংবাদিক ভাইদের সামনে কথা বলার জন্য আসসালামু আলাইকুম গণমাধ্যম বাংলাদেশের একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামোর যে প্রধান তিনটি স্তম্ভ এগুলি সবই এই সরকার ধ্বংস করে ফেলেছে এখন আমরা যারা জনগণের পক্ষে কথা বলি এই কথাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশে বিদেশে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এখন গণমাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নেই তো মহেশদেব বলেছেন যে এই যে কাজগুলি আদানি গ্রুপের যে কর্মকাণ্ড চুক্তি এটা ভোলানোর জন্যই কাদিয়ানি ইস্যু তৈরি করা হয়েছে এটা এখনই লোকজন বলাবলি করছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের যে বৃত্তি একটা ছাত্রের ছাত্র জীবনের প্রথম যে একটা তার উল্লাস করবে সেটাকেও তারা কিভাবে বিতর্কিত করেছে একবার ঘোষণা করলো পরবর্তীতে সেটা বাতিল করলো পরবর্তীতে আবার সংশোধিত আকারে ঘোষণা করলো সংশোধিত আকারে ঘোষণা করার পরে আগে যারা বৃত্তি পেয়ে উল্লাস করেছে তাদের অনেকের নাম যেমন বাদ পড়েছে পরে দেখা গেল অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ না করেই তাদের নাম এই বৃত্তির তালিকায় এসেছে এই সরকার সকল ক্ষেত্রে এই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের থেকে শিক্ষাঙ্গনের সর্বক্ষেত্রে অরাজকতা তৈরি করেছে আপনারা দেখেছেন যে ইবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে আমরা গণতান্ত্রিক বাম ঐক্য পক্ষ থেকে আগেই সাধুবাদ জানিয়েছিলাম সে প্রতিরোধ করেছে প্রতিবাদ করেছে তো যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপি লিওজ কমিটির সাথে আলোচনা করার জন্য তা আমরা আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে আগামী দিনে এই সরকারের যে পতন ফেসিস্ট অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের পতনের লক্ষ্যে আমাদের যে আগামী দিনের আন্দোলন কর্মসূচি এই আন্দোলন কর্মসূচি নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য এবং আন্দোলনরত সকল বিরোধী দল যে যুগপথ আন্দোলন করছে এই আন্দোলনে গণতান্ত্রিক বাম ঐক্য এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ জি ভাই ধন্যবাদ